দেখলে তোরে চোখ ফেরানো যায় না তুই যে আমার প্রেম পিয়াসি ময়না থাকিস না আর দূরে সরে আয় না প্রেমের পথটা ধরে তোরে ঘিরে মনে হাজার বায়না তুই যে আমার প্রেম পিয়াসি ময়না তোরে ছাড়া মনটা মনে রয় না তুই যে আমার প্রেম পিয়াসি ময়না তোরই মতো একজন পাবু ছিল মনের আশা পাঠালো তাই বিধি তোকে বোঝে মনের ভাষা তোরই মতো একজন পাবু ছিল মনের আশা পাঠালো তাই বিধি তোকে বোঝে মনের ভাষা থাকিস না আর দূরে সরে আমার প্রেম পিয়াসী ময়না তোরে ছাড়া মনটা মনে রায় না তুই যে আমার প্রেম পিয়াসী ময়না আছে আমার সকল চাওয়া ভালোবাসি বলিস যদি হবে রে সব পাওয়া তোরে ঘিরে মনের মাঝে আমার সকল চাওয়া ভালোবাসি বলিস যদি হবে রে সব পাওয়া থাকিস না আর দূরে সরে আয়না প্রেমের পথটা ধরে তোরে ঘিরে মনে হাজার বায়না তুই যে আমার প্রেম পিয়াসি ময়না তোরে ছাড়া মনটা মনে রায় না তুই যে আমার প্রেম পিয়াসি না তোরে ছাড়া মনটা মনে রায় না দেখলে তোরে চোখ ফেরানো যায় না তুই যে আমার প্রেম পিয়াসি ময়না থাকিস না আর দূরে সরে আয় না প্রেমের পথটা ধরে তোরে ঘিরে মনে হাজার আমার প্রেম পিয়াসী হয় না তোরে ছাড়া